ভুবনদা চলে আসুন আপনি ছাড়া এটা হবেই না সারে গামা গারে আরে গান শোনাবো তোরে মনের মতো পেলি রে তোরা গান শুনিতে আলি রে এটা দেখলে ওটা দেখলে হয় মঞ্চে হারা সারা পৃথিবী